আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে অবস্থান করছি হোসনাবাদ কান্দিপাড়া দৌলতপুর কুষ্টিয়া জেলা বাংলাদেশ আলহামদুলিল্লাহ অত্র অঞ্চলে আপনারা অনেকে জানেন যে সৈয়াকিদার কোনো মাদ্রাসা নেই আলহামদুলিল্লাহ আমাদের এখানকার অনেক দিনই ভাইয়ের সঙ্গে সম্পর্ক হলো আজকে তাতে দেখলাম তারা খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন অনেক ভাই আমাদের আশেপাশে বসে আছেন তারা একটা মহিলা মাদ্রাসা খুলেছেন যেটার নাম দিয়েছেন ইসলামী বালিকা একাডেমি আলহামদুলিল্লাহ তাদের সার্বিক নিয়াত আছে এবার ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ তারা সূচনা করবে বিল্ডিংয়ের কাজ লিন্টল পর্যন্ত হয়ে গেছে তো সর্বপ্রথম আল্লাহ সুমতার কাছে শুক্রিয়া আদায় করি যে অত্র অঞ্চলে বিশেষ করে সৈয়াকিদা দাওয়াত অনেক পিছিয়ে ছিল তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ সুমতাল্লাহ অনেকজন দিনী ভাইকে বেছে নিয়েছেন তার দিনের কাজ করার জন্য তার জন্য তাদের প্রাথমিক যে প্রয়াস যে বালিকা একাডেমি দিয়ে তারা শুরু করছে তো দেশবাসী গোটা বাংলাদেশ বিশেষ করে কুষ্টিয়া জেলার মানুষের দৃষ্টি আকর্ষণ করছি তারা অত্র মাদ্রাসাকে তারা প্রথমত আলোচনা কাছে দোয়া প্রত্যেকে যেন করে আল্লাহ যেন কবুল করে দ্বিতীয়ত আমরা চাচ্ছি যে এই মাদ্রাসাতে ছোট ছোট যেসব মেয়েরা আছে বিশেষ করে ছাত্রী দিয়ে এই মাদ্রাসাকে যেন মাদ্রাসাতে দেয় যেন এখান থেকে সঠিক দিন তারা শিখতে পারে তৃতীয়ত আর্থিক সহযোগিতা কোনো দিক থেকে কম নয় অবশ্যই একটা প্রতিষ্ঠান তৈরি করতে হলে অনেক খরচ অনেক ব্যয় ভুল ব্যাপার তো আমরা আপনাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে কুষ্টিয়া জেলা এবং গোটা বাংলাদেশে বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন এই দিনই খেদমত করার জন্য এই মাদ্রাসাকে আপনারা আপনাদের হাতটাকে প্রশস্ত করেন এতটাই আর অতিরিক্ত বলার কিছু নেই আপনারা স্ক্রিনে যে নাম্বারটা থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বার নিশ্চিত হওয়ার পরেই আপনারা সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন এবং আল্লাহ কাছে আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ সুমতলা এই ইসলামী বালিকা একাডেমি যেটা যে নিয়াতে নিক নিয়াতে করা হচ্ছে আল্লাহ সুমতলা তুমি কবুল করো আল্লাহ আমিন যাই হোক আজকে আমরা এতটাই আপনারা কমিটি যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং যোগাযোগ রাখার পরে যদি কোনো পরামর্শ দেওয়ার মতো হয় তাদেরকে পরামর্শ দেবেন পাশে থাকবেন দোয়া করবেন এতটাই ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ bKash number bKash personal zero one double seven nine six seven five eight six one এবং নগদ নাম্বারও এটাই zero one double seven nine six seven five eight six one দিন এবং দুনিয়া উভয়ই শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ এবং উন্নত মানের সিলেবাস তৈরি করা হবে